বগুড়া চার ও ছয় আসনে নির্বাচনের সময় হিরো আলমকে একটি নোয়া গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দেন সিলেটের এক মাদ্রাসার প্রিন্সিপাল ও ইউটিউবার মোখলেসুর রহমান হিরো আলম সাহেব নির্বাচনে ফার্স্ট করবে আর ফেল করবে হিরো আলম সাহেবকে আমার নোহা গাড়িটা আমি ওনাকে উপহার দিলাম আজকে সেই দিন যেদিন তিনি তার স্বপ্ন পূরণ করতে চলেছেন হিরো আলমের হাতে তুলে দিতে চান তার এই প্রিয় নোয়া গাড়িটি এই গাড়িটা হিরো আলমের জন্য প্রিন্সিপাল মোখলেসুর রহমান সাহেব কিন্তু ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন নানা ধরনের ফুল দিয়ে এই গাড়িটি সাজিয়ে রেখেছেন একমাত্র তার প্রাণের বন্ধু প্রিয় বন্ধু হিরো আলমকে দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা দেখেন গাড়িটা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ একান্ন একচল্লিশ শূন্য এক হ্যাঁ এই গাড়িটি কিন্তু আজকে হিরো আলমকে প্রিন্সিপাল মোখলেসুর রহমান হস্তান্তর করবে হিরো আলমকে দিয়ে দিবে উপহার হিসাবে একবারে স্বতঃস্ফূর্তভাবে নিঃস্বার্থকভাবে এই গাড়িটি হিরো আলমকে দেওয়ার জন্য রেডি করে রেখেছেন প্রিয় দর্শক দেখেন নানা ধরনের ফুল দিয়ে কিন্তু বিয়ের গাড়ির মতো বিয়ে বাড়ির যে বরযাত্রী বা কনে কনের গাড়ির মতো কিন্তু এই গাড়িটাকে সাজানো হয়েছে ভক্ত হিসাবে ভালোবাসার এ এক অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন মোখলেসুর রহমান ইতিমধ্যে তিনি তার এলাকায় হিরো আলমকে বরণ করে নেয়ার জন্য করেছেন সকল আয়োজন হিরো আলম সেখানে পৌঁছালেই তাকে বরণ করে নেওয়া হবে ভালোবাসায় সিলেটের ভক্তদের ভালোবাসায় সিক্ত হবেন জনপ্রিয় হিরো আলম ভক্তদের মধ্যে আগ্রহের যেন কোনো কমতি নেই সবাই হিরো আলমকে সামনাসামনি এক নজর দেখতে যেন মরিয়া হয়ে আছেন মঞ্চ কিন্তু সাজানো হচ্ছে যদিও নানা আইনি জটিলতার কারণে একটু ইয়ে হচ্ছে বিঘ্ন হচ্ছে তারপরেও কিন্তু মঞ্চ সাজানো হচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য হিরো আলমের অপেক্ষায় আছেন দেখুন হাজার হাজার ভক্ত দর্শক শ্রোতা বাসবাগানে রাস্তায় অলিগলি খেলার মাঠে উঠানে সব জায়গায় কিন্তু অসংখ্য হাজার হাজার দর্শক শুধু হিরো আলমকে দেখবে বলে তার অপেক্ষায় পহর গুনে বসে আছেন আমার চোখে উনি বাংলাদেশের একজন হিরো হিরো হিরো ওনাকে মিডিয়া প্রশ্ন করছে যে আপনি যে নির্বাচন করলেন স্যার আপনার কত টাকা লাগছে কি সুন্দর উত্তর দেখেন উনি দিছে উনি বলছে যে ভালোবাসা থাকলে মানুষের ভালোবাসা থাকলে নির্বাচন করতে টাকা লাগে না আমি ইউরোলম সবকে আমার লাইভে আমার ভিডিওতে বলছি আপনার কাছে আপনাকে এখন ভালো ভালো মানুষ সাপোর্ট করছে ভালোবাসছে আমার ভিডিওতে বলছি আপনারা দেখবেন যে আপনার মধ্যে যদি কোনো কুরুপি থাকে মানে মানে অসামাজিক কিছু থাকে এগুলো থেকে বেরিয়ে আসবে কারণ এখন সমাজের ভালো ভালো লোক হিরু আলম সাহেবকে মহব্বত করছে ভালোবাসছে